আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুজনাক্তার রোজে রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন আগামীকাল কক্সবাজার আসছেন এ সফরকালে তিনি বাংলাদেশ রেলওয়ের দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করবেন মন্ত্রী আগামীকাল সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন এরপর সকাল দশটায় তিনি দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ প্রকল্পের নির্মাণাধীন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন দুপুর বারোটায় তিনি দোহাজারি হয়ে রামু হতে কক্সবাজার এবং রামু হতে মায়ানমারের নিকট নিকটে ঘুমধুম পর্যন্ত single line dual gauge track নির্মাণ প্রকল্পের লট টু এর কাজের অগ্রগতি পরিদর্শন এবং রামু সাইট অফিসে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে এক সভায় মিলিত হবেন দুপুর দুটায় মন্ত্রী দুহাজারি হতে রামু হয়ে কক্সবাজার এবং রামু হতে মিয়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত single line dual gauge track নির্মাণ প্রকল্পের লট ওয়ানের কাজের অগ্রগতি পরিদর্শন এবং হারবাং সাইট অফিসে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে এক সভায় মিলিত হবেন ঘূর্ণিঝড় মোখা গতকাল কক্সবাজার উপকূল অতিক্রম করেছে যার সর্বোচ্চ আঘাতের সময় ছিল দুপুরে দীর্ঘ নয় ঘন্টার তাণ্ডবে দু হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দশ হাজার ঘরবাড়ি আর প্রবল ঝড়ে বাতাসে উপড়ে গেছে অসংখ্য গাছপালা মোখা শেষে স্বাভাবিক হতে শুরু করেছে কক্সবাজার ঘূর্ণিঝড় মোখা তার গতিপথ সামান্য পরিবর্তন করে মিয়ানমারে আঘাত থানায় কক্সবাজারে আশঙ্কার চেয়েও ক্ষয়ক্ষতি কম হয়েছে এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্ক মার্টিন ঝোড়ো বাতাসে লন্ডভণ্ড হয়ে গেছে প্রবাল দ্বীপটি সেখানে অবশিষ্ট নেই কোনো কাঁচা ঘরবাড়ি ভেঙে গেছে দ্বীপের গাছপালা সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান গতকাল সকাল থেকে শুরু হওয়া ঝোড়ো হাওয়া দুপুর থেকে ক্রমাগত তীব্র হতে থাকে বিকেলে বাতাসের তীব্রতা কমে বৃষ্টিপাতের মাত্রা বাড়তে থাকে এই পুরো সময়ে ঝোড়ো বাতাসে দ্বীপের এক হাজার দুশো বসতি বিধ্বস্ত হয়েছে দ্বীপের পঁচাত্তর শতাংশ গাছ ভেঙে গেছে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন ইউনিয়নের এক হাজার পাঁচশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন কোস্টগার্ডের স্পিডবোট নিয়ে রওনা দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান আজ সেখানে ত্রাণ বিতরণ করবেন এবং ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে কথা বলবেন এবং সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান সহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন এছাড়াও উখিয়া টেকনাফ আসনের সাবেক সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সেন্ট মার্টিন উপস্থিত হয়ে দুপুর থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনদের মাঝে নগদ অর্থ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এ সময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান এবং ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় মোখার প্রভাবে টেকনাফ সেন্ট মার্টিন উপকূল প্রচণ্ড উত্তাল থাকায় গত এগারো মে শুক্রবার থেকে নৌপথে যাত্রীবাহী ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয় মোখা বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর শুরু হয় জলযান চলাচল আজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে চৌত্রিশ কিলোমিটারের জলপথে টেকনাফ থেকে মালামাল নিয়ে একটি ট্রলার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় টেকনাফ থেকে এই নৌপথে স্পিডবোট চলাচলও শুরু হয়েছে সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন গত শুক্রবার থেকে সেন্ট মার্টিন টেকনাফ নৌপথে যাত্রীবাহী ট্রলার স্পিডবোট চলাচল বন্ধ ছিল আজ সকালে বিজিবির একটি ট্রলার মালামাল নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে টেকনাফ ঘাট থেকে স্পিডবোট চলাচলও শুরু হয়েছে ইতিপূর্বে সব ধরনের ট্রলার স্পিডবোট সেন্ট মার্টিন থেকে টেকনাফে নিয়ে রাখা হয়েছিল সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন ঘূর্ণিঝড় মোখার কারণে সেন্ট মার্টিন টেকনাফ নৌপথে ট্রলার স্পিডবোট চলাচল বন্ধ ছিল আজ থেকে জলযান চলাচল শুরু হয়েছে ঘূর্ণিঝড় মোখায় উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দুই হাজার সাতশো পঞ্চাশটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান তিনি বলেন এর মধ্যে দুশো পঞ্চাশটি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বাকিগুলো আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এ দুই উপজেলায় তেত্রিশটি ক্যাম্পে মিয়ানমারের বাস্তুচ্যুত প্রায় বারো লাখ রোহিঙ্গা বসবাস করছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর সহ দেশি বিদেশি সংস্থা ক্ষতিগ্রস্ত ঘর ও স্থাপনার তালিকা প্রস্তুতে কাজ করছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে ছটা চব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর একটা চল্লিশ মিনিটে চলবে সন্ধ্যে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সন্ধ্যে সাতটা সাঁত্রিশ মিনিটে চলবে রাত দুটা পনেরো মিনিট পর্যন্ত এবং পুনরায় জোয়ার শুরু হবে রাত দুটা পনেরো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা তেইশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে